কোরআনিক আরবিক কোর্স সেইটার পরিচিতি এর পাশাপাশি কোরআনের সম্পর্কিত কিছু বিষয় এবং এই কোর্সের বিষয়বস্তু কি এবং সেই বিষয়ে কিছুটা ধারণা দিয়েছিলাম আমরা এর পাশাপাশি কিছু বিষয় আমরা পড়েছিলাম তার মধ্যে ছিল হচ্ছে প্রোনাউন্সিয়েশন সরি প্রোনাউন্স যেটা আমরা আরবিতে আমরা দমির বলে থাকি অথবা বাংলায় আমরা সেটাকে সর্বনাম বলি আমরা এবং এই কোর্সের আমরা ওকে তো এখানে গত ক্লাসে আমি আলোচনা করেছি বেসিক একটা জিনিস প্রত্যেক ভাষার ক্ষেত্রে সেটা আমি বলি সেটা হচ্ছে দেখুন আমরা কথা বলছি ভাষায় কথা ভাষার মূল উদ্দেশ্য হচ্ছে মনের ভাব প্রকাশ করা ঠিক আছে তো ভাষার যেই সাইডগুলো থাকে ধরুন কথা বলা যখন আপনি কথা বলবেন তার মানে অন্য কেউ শুনবে এই উদ্দেশ্যে আপনি কথা বলছেন তার মানে হচ্ছে কথা বলার সাথে শোনার একটা সম্পর্ক আছে এবং যখন আপনি কিছু লিখছেন ভাষার আর একটা ভাষা ব্যক্ত করার একটা পদ্ধতি হচ্ছে লিখিত ফর্ম ঠিক আছে রিটেন ফর্ম যেটা সেটা হচ্ছে লেখা তো আপনি যখন কোনো কিছু লিখছেন এই উদ্দেশ্যেই লিখছেন যে কেউ একজন এটা পড়বে লেখার সাথে পড়া এবং বলার সাথে শোনা এটা এটা আবশ্যিকভাবে জড়িত সুতরাং আমাদের ভাষার এই মূলত এই চারটা সাইড থাকে হ্যাঁ যেটাকে আমরা বলি হচ্ছে এই যে লিসেনিং রিডিং তারপর হচ্ছে রাইটিং এবং স্পিকিং এই চারটা সাইড থাকে তো আমরা ভাষা যেভাবে প্রকাশ করি না কেন ভাষাগুলোকে যদি আমরা দেখি তাহলে এগুলো মূলত বিভিন্ন বাক্যের বা বাক্য বা সেন্টেন্সের সমন্বয়ে হচ্ছে আমরা মনের ভাবগুলো প্রকাশ করে থাকি হ্যাঁ অর্থাৎ আমি যে কথা বলছি আমি ধরুন এক ঘন্টা আগামী এক ঘন্টা ধরে কথা বলবো তো এই এক ঘন্টার মধ্যে আপনি যদি ভাগ করেন তাহলে দেখবেন যে আমার কথাগুলো অনেকগুলো সেন্টেন্সে ভাগ ঠিক আছে অনেকগুলো আমি এর মধ্যে মনে হয় কয়েকশো সেন্টেন্স বলবো অথবা হাজার সেন্টেন্স বলবো ঠিক আছে এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ভাগ করি অর্থাৎ বাক্যগুলোকে যদি ভাগ করি তাহলে দেখবো যে এই বাক্যগুলো আসলে কিছুই না এগুলো কিছু শব্দ দিয়ে সৃষ্টি এক একটা বাক্য বাক্যের মধ্যে আমরা দুইটা শব্দ পাবো পাঁচটা শব্দ পাবো দশটা শব্দ পাবো ঠিক আছে শব্দগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে সেখানে দেখবো শব্দগুলো কিছুই না এগুলো কয়েকটা বর্ণের সমষ্টি ঠিক আছে তার মানে আপনি কিছু বর্ণ একদম ভাষার সব থেকে ছোট যে ইউনিট ঠিক আছে সেটা হচ্ছে বর্ণ অথবা আমরা এটাকে বলি অক্ষর অথবা আরবিতে এটাকে আমরা হরফ বলি ইংলিশটাকে আমরা লেটার বলি এগুলোই হচ্ছে ভাষার একদম ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইউনিট এগুলো কয়েকটা অক্ষর যুক্ত হয়ে শব্দ আপনার লেটার যুক্ত হয়ে বর্ণযুক্ত হয়ে একটা শব্দ হয় এই শব্দটাকে আমরা ইংলিশে ওয়ার্ড বলি আরবিতে বলি কালিমা কয়েকটা কালিমা মিলে বা ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স তৈরি হয় আমরা বাক বাংলায় বলি সেটাকে বাক্য আরবিতে বলি কালাম অথবা জুমলা ঠিক আছে এবং তারপরে একের পর এক বাক্য বলে বলে বলে বলে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি এই হচ্ছে ভাষা এখন কথা হচ্ছে যে তার মানে বর্ণ জানলেই সবকিছু জেনে যাব ব্যাপারটা সহজ আবার অনেক কঠিন কারণ হচ্ছে আপনি র্যান্ডমলি বর্ণ ইউজ করে ভাষা বলতে পারবেন না এটার কিছু নিয়ম আছে কোন বর্ণের পরে কি হবে তারপরে কি কিসের পরে মানে কোন শব্দ কোন অক্ষরের পরে কোন অক্ষর কোন বর্ণের পরে কোন বর্ণ কোন লেটারের পরে কোন লেটার বসে হচ্ছে আপনার একটা একটা সুন্দর একটা মিনিংফুল একটা ওয়ার্ড তৈরি করবে একটা কালিমা তৈরি করবে সেই কালিমা কিসের পরে কোনটার পরে কোনটা বসিয়ে আপনি একটা সুন্দর মিনিংফুল একটা সেন্টেন্স তৈরি করবেন ঠিক আছে তো এই জিনিসগুলোই মূলত হচ্ছে গ্রামারের বিষয় আপনি যেন সঠিকভাবে করতে পারেন সেই জন্য আমরা গ্রামার করি হ্যাঁ তো এখানে দুইটা দিক একটা হচ্ছে আপনার শব্দ জানতে হবে আগে আমরা শব্দ থেকে শুরু করব একদম হরফ থেকে শুরু করব না কারণ হরফ হচ্ছে আপনি পড়ার জন্য একজন যে পড়তেই পারে না তার থেকে আলিফ বা তাসা থেকে শুরু করবে আর আমাদের হচ্ছে ফিফটি পার্সেন্টের রিকোয়ারমেন্ট এইটুকুই যে আপনি আরবি যেন দেখে পড়তে পারেন অর্থাৎ হোক না সে আস্তে আস্তে হোক না সে অশুদ্ধ ভাবে কিন্তু আপনি অক্ষর চিনে হরকত চিনে দেখে পড়তে পারেন এইটুক ক্যাপাবিলিটি থাকলে আমরা ফিফটি পার্সেন্টে মনে করি যে সে এটা পড়ার যোগ্য আর কেউ যদি অক্ষরই না চেনেন অথবা যদি দেখে আরবি ভাষা পড়তে না পারেন তাহলে তার জন্য আমাদের তাজবিদ অথবা নুরানি কায়দার যে কোর্সগুলো আছে সেটা সেটার জন্য ওইখানে যোগাযোগ করতে হবে ফিফটি পার্সেন্টে তাহলে খুব একটা লাভ হবে না কারণ সে দেখে বুঝতে পারবে না এই জিনিসগুলো কি লেখা আছে এখানে তো এখানে আমাদের দুইটা জিনিস জানতে হবে একটা হচ্ছে শব্দ তাহলে আমরা কিছু শব্দ মুখস্ত করব তাহলে বেসিক যে জিনিসগুলো আমরা ধরুন আপনি যদি কনভার্ট ধরুন আপনি সৌদি যাচ্ছেন অথবা হচ্ছে আরব দেশে যাচ্ছেন কাজের জন্য তাহলে আপনি সেখানে কথা বলবেন সৌদি গিয়ে অথবা আপনার কিছু লেখালেখির কাজ আছে অথবা কিছু পড়ার কাজ আছে তো তখন আপনাকে ভিন্নভাবে শেখানো হতো আপনাকে শেখানো হতো হচ্ছে যে যেই ওয়ার্ডগুলো বা যেই শব্দগুলো খুব বেশি আমরা ব্যবহার করি আমাদের দৈনন্দিন কথোপকথনে আপনার কাজের ক্ষেত্রে যেই শব্দগুলো খুব বেশি ব্যবহার হয় ওই শব্দগুলো আপনাকে শেখানো হতো এই শব্দগুলো শিখলে তাহলে আপনি মোটামুটি ওই ওই ক্ষেত্রে অর্থাৎ আপনি যেই সেক্টরে কাজ করেন ওই সেক্টর সংক্রান্ত কিছু শব্দ যে শব্দগুলো আপনার দরকার আপনার প্রতিনিয়ত অন্যের সাথে কনভারসেশনের জন্য যেই শব্দগুলো আপনার দরকার এগুলো শেখানো হতো আমরা এখানে শিখছি হচ্ছে কোরআনিক আরাবিক তার মানে হচ্ছে কোরআনটা বোঝা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কোরআনের আরবিটা বোঝা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তার মানে কোরআনে ব্যবহৃত যে শব্দগুলো হয়ে আছে এই শব্দগুলোর মধ্যে সব থেকে বেশি ব্যবহার হয়েছে যে শব্দগুলো কোরআনের এইগুলোকে আমরা আলাদা করে ওই শব্দগুলো শিখবো তাহলে আপনি কোরআন দেখলেই আপনি ওই শব্দগুলো বারবার আসবে তখন আপনি বুঝতে পারবেন ও এটার মিনিং তো এই ও এটার মিনিং তো এই ঠিক আছে এখন পরের বিষয় যেটা সেটা হচ্ছে শুধুমাত্র শব্দ জানলেই আপনি কিছু বুঝতে পারবেন না কারণ একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের সম্পর্ক বোঝা লাগে তাহলেই আপনি বুঝতে পারবেন যে এইটা কি হয়েছে এখানে ঠিক আছে এই জন্যে হচ্ছে আমরা গ্রামার পড়ি তো আমাদের এখানে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে শব্দ মুখস্থ আর একটা হচ্ছে অল্প করে যতটুকু না হলেই নয় খুবই প্রাইমারি লেভেলের গ্রামার আমরা শিখব ঠিক আছে তো গ্রামার যেভাবে শিখে থাকি সেই দৃষ্টিকোণ থেকে না আমরা গ্রামারের প্রতি অনেকের ভীতি থাকে ঠিক আছে বাংলা গ্রামার হোক বা ইংলিশ গ্রামার হোক এই ব্যাকরণ বা গ্রামার সংক্রান্ত বিষয়ে অনেকের শুধু এই যে খালি থিওরি মুখস্থ করতে হয় করতে হয় এই জন্য এটা এটা এটা অনেক সময় খুব বেশি প্র্যাকটিক্যাল হয় না হ্যাঁ তো যার কারণে এটা অনেকের জন্য একটু প্রবলেম হয়ে যায় কিন্তু আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে খুবই বোঝার উপযুক্ত করে খুবই একদম এলিমেন্টারি লেভেলের গ্রামার আমরা কিছু শিখবো ইনশাল্লাহ যাতে আমরা যেই শব্দগুলো মুখস্থ করব সেগুলো যেন আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ এবং এর পাশাপাশি আহ কোরআন থেকে আমরা অনেক উদাহরণ দেখব আপনাদেরকে কিছু প্র্যাকটিসের জন্য বিষয় দেওয়া হবে সেগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে অবশ্যই যদি মনে করেন যে শুধুমাত্র কোর্সে ভর্তি হয়েছি আর কোনো মতে এই দুটা মাস দেড়টা মাস যদি আমাদের চলে যায় আমি সবকিছু শিখে ফেলবো অটোমেটিক না এটা হবে না কিন্তু কোর্স মানে হচ্ছে আপনাকে আমি আমরা যারা টিচার আছি বা টিচার যারা থাকেন কোর্সের তারা হচ্ছে আপনাকে পথ দেখিয়ে দেন চলতে হবে আপনার আপনার পা ইউজ করতে হবে আমরা শুধু গাইড করব এরকম হচ্ছে বিষয়টা হ্যাঁ সেই জায়গায় আপনার যত হেল্প দরকার সেটা আমরা করব কিন্তু আপনার কাইন্ডলি একটু যদি আপনি সময় দেন তাহলে এটা থেকে একটা ভালো ফিডব্যাক পাবেন আশা করি এটা একটু ফ্রুটফুল হবে আপনার জন্য তো সবার প্রতি এই অনুরোধ থাকবে এখানে এখানে দেখুন সর্বনাম বা দমির প্রত্যেকটা ভাষায় যেই সকল শব্দগুলো বা যেই সকল ওয়ার্ডগুলো খুব বেশি পরিমাণে ব্যবহার হয় প্রত্যেকটা জায়গাতে কথার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে তার মধ্যে একটা বিষয় হচ্ছে সর্বনাম অথবা হচ্ছে আপনার এই প্রোনাউন্স ঠিক আছে তো বা আরবিতে আমরা এটাকে বলি দমির তো এখান থেকে আমরা বলে ইতিমধ্যে আলোচনা করেছিলাম যে আরবিতে টোটাল জমির হচ্ছে চোদ্দটি ঠিক আছে কারণ এখানে একটু পুরুষদের জন্য আলাদা জমির মহিলাদের জন্য আলাদা জমির একজনের জন্য এক জমির দুইজনের জন্য আর এক জমির তারপরে তিনজন বা বেশি হলে আর ঠিক আছে তো এই ধরনের কিছু ঝামেলা আছে যার কারণে আরবিতে জমির চোদ্দটা তো আমরা এত কিছুর মধ্যে যাবো না আমরা বলছি মাত্র এখানে যে ষাটটা জমির আছে দেখতে পাচ্ছেন এই ষাটটা জমির আমরা শিখব ঠিক আছে হুয়া মানে সে হুম মানে তারা আংতা তুমি আংতুম তোমরা আনা আমি নাহনু আমরা হিয়া সে হিয়া মানে হচ্ছে সি হিয়া হচ্ছে সি আর এই হুয়া মানে হি এইটুকু হচ্ছে পার্থক্য মানে এটা পুরুষের জন্য আর এটা হচ্ছে মহিলার জন্য দুইটাই সে ঠিক আছে তো সে তারা তুমি তোমরা আমি আমরা আর এটা হচ্ছে সেই স্থিরবাচক ব্যাস এই এই সাতটা জিনিস যদি আমরা মুখস্থ রাখি আপাতত আমাদের কাজ এগুলো দিয়ে চলবে এরপরে আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আরবি ভাষার শব্দ সমূহকে আমরা তিনটা ভাগে বিভক্ত করেছিলাম যে প্রত্যেকটা ভাষার ব্যাকরণ যদি আমরা দেখি তাহলে সেখানে দেখব যে আপনার শব্দগুলোকে কয়েক ভাগে ভাগ করা হয় হ্যাঁ ইংলিশে আমরা যদি দেখি তাহলে পার্টস অব স্পিচ হচ্ছে আট প্রকার শব্দগুলোকে ভাগ করে ফেলছে একে বলা হয়েছে যে এগুলো হচ্ছে নাউন এগুলো হচ্ছে প্রোনাউন এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ এগুলো অ্যাডভার্ব এগুলো প্রিপোজিশন এগুলো ভার্ব এভাবে কি করা হয়েছে ভাগ করে ফেলা হয়েছে অনেক ভাগে ভাগ করা হয়েছে আটটা ভাগে ভাগ করা হয়েছে শব্দগুলোকে কারণ শব্দগুলোর প্রত্যেকটা শব্দের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক ইউজ এগুলো এক না ডিফারেন্ট ডিফারেন্ট তো এগুলোকে ভাগ ভাগ করে ফেলা হয়েছে বিভিন্ন হ্যাঁ বাংলা শব্দগুলোকে যদি আমরা দেখি তাহলে এগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া আরবি খুব সোজা আরবিতে মাত্র তিনটা ভাগ করা হয়েছে হ্যাঁ তিনটার একটা নাম হচ্ছে ইসিম একটা ফেল আর একটা হচ্ছে হরফ হরফটা এমন জিনিস যেটা সাধারণত আমরা বাংলায় যেটাকে বলি অব্যয় বা হচ্ছে আপনার ওই ইংলিশে আমরা প্রিপোজিশন যেগুলো ইউজ করি নর্মালি হ্যাঁ প্রিপোজিশন বা এ ধরনের যে বিষয়গুলো আছে এবং অতপর দিকে থেকে প্রতি দ্বারা অব্যয়গুলো এটাই হচ্ছে আপনার হরফ আর হরফ ব্যতীত বাকি যা কিছুই আছে এই সবগুলোই হয় ইসিম হবে না হয় ফেল হবে এখন একটা আমরা চিনবো কিভাবে কোনটা ইসিম কোনটা ফেল এটা একটা জিনিস বলি সেটা হচ্ছে যেই শব্দের মধ্যে কোন কোনো একটা সময়ের সম্পৃক্ততা থাকবে সেটা হবে ফেল সময় মানে হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যতের যদি কোনো সম্পর্ক থাকে তাহলে সেটা হবে ফেল যেমন ধরেন ঘুমাচ্ছিলাম এটা অতীত বর্তমান ভবিষ্যৎ এটা যে কাউকে জিজ্ঞেস করে বলতে পারবে যেটা হচ্ছে অতীত যাব এই শব্দ দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ফিউচার ঠিক আছে তারপরে যদি আমরা দেখি যে তারপরে যদি আমরা দেখি যে লিখলো অতীত লিখলো শব্দের মধ্যে বোঝা যাচ্ছে এটা অতীত হাঁটছে বর্তমান তার মানে যেই শব্দের মধ্যে আপনি বলতে পারবেন যে এটা বর্তমান ভবিষ্যৎ অথবা অতীত তাহলে সেটা হবে ফেল আর যেই শব্দের মধ্যে এই কাল পাওয়া যাবে না অথবা সময় পাওয়া যাবে না সেটা হচ্ছে ইসেম্প বই এখন বই শব্দটা এটা কি এটা ইসেম সে ইসেম কোনো মানুষের নাম মোহাম্মদ ইসেম এটা ওটা এগুলো ইসেম ঠিক আছে সবগুলো এখানে ইসেম ধরুন ভালো খারাপ এটা এগুলো ইসেম অর্থাৎ এই ইসেমের মধ্যে আমরা আপনি নাউন পাবেন প্রোনাউন পাবেন অ্যাডজেক্টিভ পাবেন অ্যাডভার্ব পাবেন এগুলো পাবেন বাংলায় আপনি যদি দেখেন তাহলে বিশেষ্য বিশেষণ সর্বনাম এই এই সবগুলোই সবগুলোই হচ্ছে আপনার ইসেম ঠিক আছে ওকে এইগুলো হচ্ছে জাস্ট বোঝানোর জন্য বললাম যে কোনটা ইসিম কোনটা ফেল কোনটা হরফ তিনটা ভাগে বিভক্ত এইটুকু আপাতত মাথায় রাখলে হবে এখন কথা হচ্ছে একজন একটা কোয়েশ্চেন করেছেন খুব ভালো কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনি তো আরবি শব্দ দেখে বুঝবেন না যে ভাই এটা বর্তমান নাকি এটা অতীত নাকি ভবিষ্যৎ আপনি এটা কিভাবে বুঝবেন আপনি তো আরবি শব্দটাই জানেন না হ্যাঁ ওই জায়গায় আমরা পরে আসব আমরা আপনি দেখেই বুঝবেন যেটা বর্তমান না অতীত না ভবিষ্যৎ সেইটার আমাদের আহ দিন মানে তৃতীয় বা চতুর্থ ক্লাস থেকে হচ্ছে আমাদের মূলত এই ক্লাসগুলো শুরু হয় এই ক্লাস করার পরে আপনি যে কোনো আরবি শব্দ দেখে বুঝবেন যেটা বর্তমান অতীত না ভবিষ্যৎ সবকিছুই বুঝবেন সমস্যা নেই ইনশাল্লাহ সেই জিনিসগুলো শিখতে আমরা এখানে আসছি এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এই যে আমরা দমির শিখেছি হুয়া হুম আংতা আংতুম আনা নাহনু হিয়া এটা খুব ভালো করে সুস্থ থাকতে হবে সবার এটা প্রথম ক্লাসের পর আমি আজকে রিপিট করতেছি কারণ অনেকে নতুন আসছেন এখানে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে আমরা এই যে ক্লাস করছি এই ক্লাসগুলোর মানে আমার এই যে আজকের ক্লাসের ভিডিও রেকর্ড দেওয়া হবে না কাউকে ঠিক আছে কারণ এটা রেকর্ডিং করাই হচ্ছে না এটা ফেসবুকে লাইভ করা হচ্ছে দুই একটা ক্লাস হয়তো লাইভ করা হবে আপনাদের আপনাদের যে যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ওই যে অলরেডি রেকর্ডেড ভিডিও আছে অর্থাৎ আমাদের অলরেডি কয়েকটা কোর্স হয়েছে সেই কোর্সের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওর পুরো প্লেলিস্ট আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে যারা নতুন জয়েন করছেন গ্রুপে তাদেরকেও দেওয়া হবে আপনারা চাইলে যে প্রথম ক্লাসটা আমি শুনি দ্বিতীয় ক্লাসটা শুনি সেইখানে শুনতে পারবেন কোনো সমস্যা নেই আর এই যে পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন এগুলো আমরা প্রোভাইড করব গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যা কয়েকজন এমন আছেন যাদেরকে এখনো হয়তো হোয়াটসঅ্যাপে অ্যাড করা হয়নি খুব দ্রুত অ্যাড করা হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এখানে দেখুন এগুলো কিছু উদাহরণ দেওয়া আছে যেমন হুয়া শব্দের অর্থ আমরা পড়েছি সে বা তিনি ইলাহা ইল্লা হুয়া মানে তিনি ছাড়া হ্যাঁ, মিউট রাখার চেষ্টা করবো সবাই হ্যাঁ এটা একটু খেয়াল রাখবো তাহলে লা ইলাহা ইল্লা হুয়া মানে তিনি ছাড়া কোনো ইলাহ নেই লা শব্দের অর্থ হচ্ছে না ইলাহ মানে ইলাহ ইলাহ মানে তো ইলাহি ইলাহ শব্দের বিভিন্ন ব্যাখ্যা আছে হ্যাঁ, এক কথায় যার ইবাদত করা হয় ওয়ার্ডি অব ওয়ার্শিপ যে ইবাদতের উপযুক্ত সে হচ্ছে ইলা যেটাকে আমরা বাংলায় অনেক সময় মাহবুদ বলি হ্যাঁ মাহবুদ মানে উপাস্য তাহলে লা ইলাহা মানে হচ্ছে কোনো উপাস্য নাই কোনো ইলাহ নাই কোনো মাহবুদ নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া ঠিক আছে মানে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই যিনি হচ্ছেন আর রহমান আর রহিম যিনি পরম দয়াবান এবং পরম দয়ালু ঠিক আছে তো এরকম হুয়া হুম হুয়া তারপর হচ্ছে এই যে আপনার হুম দিয়ে এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে হুয়া দিয়ে দুইটা উদাহরণ দেওয়া আছে আংতা আংতুম আনান আনু হিয়া সবগুলো দিয়ে এখানে উদাহরণ দেওয়া আছে এটা আপনারা দেখলেই বুঝবেন অথবা আমরা কয়েকটা ক্লাস করার পরে <clears throat> এগুলো সবগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ এখন হয়তো আপনি বুঝতে পারছেন না যে এটার মানে কি এটার মানে কি কিন্তু বাকি ক্লাসগুলো করার পরে বুঝতে পারবো আজকে আমরা দ্বিতীয় ক্লাসে চলে যাই হ্যাঁ দ্বিতীয় ক্লাসের শুরুতে হচ্ছে ওই যে গত ক্লাসের রিভিশন যেটা অলরেডি আমি করে ফেলেছি হ্যাঁ এই এই মাত্র সাতটা শব্দ দেখতে পাচ্ছেন এখানে এই সাতটা দমির অথবা সাতটা সর্বনাম এগুলোই কোরআনে বারোশো পঁচানব্বই বার ব্যবহৃত হয়েছে ঠিক আছে আর এমনি ভাবে কোরআনের আমরা যে খুব বেশি অধিক অধিক ব্যবহৃত যে শব্দগুলো এগুলো নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ তো এটাই হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট ক্লাসের মূল জিনিস আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করি দেখুন কোরআনে ব্যবহৃত খুব বেশি পরিচিত কিছু শব্দ এখানে দেওয়া হয়েছে অনেক বেশি ব্যবহৃত হয়েছে এবং যেগুলো আমরা বাংলায় ব্যবহার করি আমাদের মনে হয় না যে এখানে এমন কেউ আছেন যে দুই একটা শব্দ ছাড়া আমরা জানি না এই শব্দগুলো যেমন ধরেন মুসলিম মুসলিমুন এই শব্দের অর্থ হচ্ছে মুসলিম এটা কোরআনে অসংখ্য বার ব্যবহৃত হয়েছে এবং আমরা বাংলায় ব্যবহার করি মুসলিম অথবা মুসলমান তাই না মুমিন বিশ্বাসী মানে মুমিন মানে যার বিশ্বাস আছে বিলিভার এর বিপরীতে যদি আমরা যাই তাহলে কাফের কাফের মানে হচ্ছে কাফের কাফির শব্দের অর্থ হচ্ছে মানে অস্বীকারী ঠিক আছে যে মিথ্যারোপকারী যে আল্লাহর কোরআনকে মিথ্যারোপ করে অথবা অস্বীকার করে বা যে কোনো ইসলামের মূল বিষয়কে অস্বীকার করে মুশরিক মানে হচ্ছে যে আল্লাহর সাথে কোনো কাউকে শিরিক করে মুশরিক ঠিক আছে মুনাফিক মানে হচ্ছে মুনাফিক যে হচ্ছে নেফাকি করে যার মধ্যে মুনাফিকি আছে অর্থাৎ মুখে একটা বলে অন্তরে একটা আছে অর্থাৎ যে কোরআনের ভাষায় মুনাফিক হচ্ছে ওই ব্যক্তি যে অন্তরে কুফুরি রেখে মুখে ইমানের কথা স্বীকার করে মুখে বলে যে আমি মুসলমান আমি মুমিন কিন্তু অন্তরে অন্তরে তাই সে ইসলামকে ঘৃণা করে মুমিনকে ঘৃণা করে ইমানকে ঘৃণা করে ঠিক আছে তারপরে আলিম হচ্ছে আলিম হচ্ছে সে আলিম হচ্ছে যে ব্যক্তি জ্ঞানী ঠিক আছে আলিম আমরা তো বাংলা ইউজ করি বিশেষ করে আমরা তো মানে ধর্মীয় ক্ষেত্রে যে জ্ঞানী তাকে আলিম বলি তো এটা আলিম মানে হচ্ছে জ্ঞানী এলিম থেকে আসছে সলেহ শব্দের অর্থ সৎকর্মশীল সলেহ এটা অনেকের কাছে হয়তো নতুন হবে আর আবেদ আবেদ মানে যে ইবাদতকারী হ্যাঁ ইবাদত থেকে এসেছে আবেদ আর আবদ মানে হচ্ছে বান্দা যে দাস ঠিক আছে তাহলে আবেদ মানে যে দাসত্বকারী বা ইবাদতকারী ওয়ার্শিপার তাহলে এই এই এই এই চারটা চারটা আটটা শব্দ যদি আমরা জানি তাহলে দেখব কোরআনের অসংখ্য জায়গায় শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলো এখানে দেওয়া হয়েছে বিশেষ কারণে সেটা হচ্ছে আপনাদের একটা নিয়ম শেখানোর জন্য সেই নিয়মটা হচ্ছে একটু ভালো করে খেয়াল করতে হবে যে কাফের মানে হচ্ছে একজন কাফের মুশ্রিক মানে হচ্ছে একজন মুশ্রিক মুনাফিকুন এই যে লাস্টে দেখবে একটা তানবিন আছে হ্যাঁ আরবি ভাষায় তানবিনের মানে হচ্ছে এই যে তানবিন দেখবেন লাস্টে তানবিন মানে হচ্ছে দুই জবর দুই জের দুই পেশ হ্যাঁ অর্থাৎ এটাকে আমরা ইসের ভাষায় বলি হচ্ছে তাজবিদের ভাষায় মানে ফাথাতাইন দম্মাতাইন কাসরাতাইন হ্যাঁ দুই দম্মা দুই কাসরা দুই ফাথা দুই জবর দুই জের দুই পেশ এটাকে বলা তানবিন কোন শব্দের শেষে তানবিন থাকা মানে হচ্ছে এটা হচ্ছে আপনার একটি বোঝানো ইংলিশে যেটা আমরা আর্টিকেল ব্যবহার করি এ অথবা এন হ্যাঁ তাহলে এ অথবা এন যে ব্যবহৃত হচ্ছে এটা মূলত আরবিতে এই যে আপনার তানভিনের সমর্থক হ্যাঁ তো কাফির মানে হচ্ছে এ ডিসবিলিভার একজন কাফির ঠিক আছে আচ্ছা আহ আচ্ছা আমার কথা কি সবাই স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন নাকি সমস্যা হচ্ছে ইয়ে আচ্ছা আমার এখানে সমস্যা হলে তো সবার শুনতে সমস্যা হওয়ার কথা আর যদি কেউ দু একজন অস্পষ্ট শোনেন তাহলে আপনাদের নেটওয়ার্কে মেবি প্রবলেম আছে আলহামদুলিল্লাহ আপনার ক্লাস ক্লিয়ার শোনা যাচ্ছে ওকে ওকে ঠিক আছে আচ্ছা ওকে তো এগুলো দেখুন একটা একটা গ্রামারের এই বিষয়টা একটু মনে রাখা উচিত আমাদের সেটা হচ্ছে যে তানবিন যদি কোনো শব্দে দেখেন তাহলে সেই তানবিনের মানে হচ্ছে একটি এ অথবা এন তার মানে আমরা যদি বলি কলামুন কলামুন শব্দের অর্থ হবে একটা কলম একটি কলম এ পেন ঠিক আছে কারণ এই লাস্টে তানবিন আছে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে অনেক সময় দেখবেন শুরুতে আলিফলাম যুক্ত হয় আল ঠিক আছে তো আল আলের মানে হচ্ছে দি তাহলে আমরা ইংলিশে যে আর্টিকেল গুলো পড়ি এ এন এবং দি হ্যাঁ তো ডি মানে হচ্ছে শুরুতে আলিফলাম আর এ এন মানে হচ্ছে শেষে তানবিন এই কারণে আপনি কখনোই দেখবেন না কোনো শব্দের শুরুতে আলিফলাম হয়ে শেষে তানবিন হয়েছে এটা কখনোই দেখবেন না কারণ হচ্ছে একটা ডেফিনেট এটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল এটা ইনডেফিনেট আর্টিকেল ঠিক আছে এই দুইটা কখনোই একটা শব্দের সুসূত আপনি কখনোই দেখবেন না যে এ দা বুক অথবা দা আ বুক এরকম কখনোই নাই কারণ হচ্ছে হয় দা বুক অথবা আ বুক হয় বইটি অথবা একটি বই তাহলে যদি বইটি হয় তাহলে সেটা হবে আল কলামু আর যদি এ বুক হয় একটি বই হয় তাহলে হবে কলামুন একটি কলম হয় তাহলে কলামুন হবে ঠিক আছে এইগুলো সামনে আসবে আপাতত জাস্ট বললাম আর কি বিষয়টা এটা যদি মনে নাও রাখতে পারেন কোনো সমস্যা নাই আমাদের এখনই এটা জানতে হবে এমন কোনো বিষয় না তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রত্যেকটা শব্দ দেওয়া আছে সেই শব্দগুলোর প্রত্যেকটা শেষে তানভীর আছে এই তানবিন ইন্ডিকেট করতেছে যে এটা হচ্ছে একটি কাফিরুন একজন কাফির মুশ্রিকুন একজন মুশ্রিক মুনাফিকুন একজন মুনাফিক আবিদুন একজন ইবাদতকারী মুসলিমুন একজন মুসলিম মুমিনুন একজন মুমিন আলিমুন একজন আলিম সালিকুন একজন সৎকর্মশীল একজন সালেহ একজন ভালো মানুষ ঠিক আছে ওকে আরবিতে এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে কিভাবে আপনি একটা শব্দের প্লুরাল বানাবেন ঠিক আছে অর্থাৎ একটা হচ্ছে যে আপনার এক বচন আর একটা হচ্ছে বহু বচন হ্যাঁ তো আরবিতে আপনি বহু বচনটা আসলে বানাবেন কিভাবে তো যেমন ধরুন আমরা ইংলিশে বাংলায় যদি আমরা বহু বচন বানাইতে চাই তাহলে কিভাবে বানাই যেমন ধরুন বিশ্বাসী আমরা বাংলায় গণ লাগিয়ে দিব তাহলে বিশ্বাসী গণ এটা কি হয়ে গেল প্লুরাল হয়ে গেল বিভিন্ন নিয়ম আছে গুলো কলম কলমগুলো ছেলে ছেলেরা তার মানে এই যে কিছু শব্দ আছে যেগুলো আপনি শব্দের শেষে লাগিলে এগুলো কি হচ্ছে কিছু জিনিস অ্যাড করার মাধ্যমে এটা প্লুরাল হয়ে যাচ্ছে হ্যাঁ ইংলিশে আপনি বুক থেকে বানাচ্ছেন বুকস ঠিক আছে তো তার মানে কিছু একটা জিনিস অ্যাড করলে আমরা প্লুরাল হচ্ছে তো আরবিতে এমন নিয়ম আছে আরবিতে যদি আপনি শব্দের শেষে যেটা এক বচন এটা শেষে যদি ওয়াউনুন এবং ইয়ানুন অ্যাড করেন তাহলে এটা উদুরাল হয়ে যাবে যেমন ধরেন মুসলিমুন এটা একজন মুসলমান মুসলিমুনা অনেক মুসলমান অথবা মুসলিমিনা অনেক মুসলমান কখন মুসলিমুনা হবে কখন মুসলিমিনা হবে সেটা পরে ওটা ওটা পরে পড়বে এখন না এই বিষয়টা এখন না শুধু মনে রাখতে হবে যে মুসলিমিনা বা মুসলিমুনা যদি কোরআনে কখনো দেখি বুঝতে হবে যে এটা অনেক অনেক সবাইকে বোঝাচ্ছে এটা একজনকে বোঝাচ্ছেন ঠিক আছে আল্লাহ সুমতলা কোরআনে মিনুন আল্লাহ সুবাহতালা কোরআনে মিনুন বলে সম্বোধন করেছেন তাহলে এই যে মিনুন মিনিন যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা কি এটা হচ্ছে পুদুরাল একজনকে বোঝাচ্ছে না অনেক আর শুধু মিন থাকলে একজন আলিমুন আলিমুনা আলিমিনা কাফিরুন কাফি কাফিরিনা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন হে কাফিররা একজন কাফের না কাফিরুন মানে হচ্ছে কাফেররা সব কাফের বোঝাচ্ছে ঠিক আছে তাহলে কাফিরুন কাফিরুন থেকে কাফিরুনা কাফিরিনা মুশরিকুন থেকে মুশরিকুনা মুশরিকিনা মুনাফিকুন থেকে মুনাফিকুনা মুনাফিকিনা ঠিক আছে তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে এক বচন বা সিঙ্গুলার এসএম এর বা শব্দের শুরু শেষে যদি ওয়াউনুন অথবা ইয়ানুন লাগানো হয় যুক্ত করা হয় তাহলে সেটা বহুবচন হবে হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে বহুবচন কিন্তু দুই ধরনের একটাকে বলা হয় সাউন্ড প্লুরাল নিয়মিত বহুবচন আর একটা আছে অনিয়মিত বহুবচন ব্রোকেন প্লুরাল আছে একটা হ্যাঁ ব্রোকেন প্লুরাল হলে এই নিয়মটা হবে না সেখানে কি নিয়ম হবে এটা পরে আমরা আলোচনা করবো এখন আপাতত দরকার নেই ধরুন দুই ধরনের প্লুরাল আছে একটা হচ্ছে বুক আর সাথে জাস্ট আপনি এস যোগ করলেন বুকস হয়ে গেল কিন্তু আপনি ম্যানের বহু বচনটা কিভাবে বানাবেন ম্যানস হবে না ম্যানের বহু বচন হচ্ছে মেন এম ই এন ঠিক আছে তার মানে হচ্ছে এটা ব্রেক করছে এটার যে প্যাটার্ন ছিল এম এ এন এটা ভেঙে ফেলা হয়েছে এই এটা বাদ দিয়ে ই e করা হয়েছে জাস্ট এস লাগালে হবে না তেমনি ভাবে আরবিতেও এরকম পুদুরাল আছে কলামুন দেখুন কলামুন এখানে আপনি কলামুন আর কলামিনা দিতে পারবেন না এটা এটার পুরোটা হচ্ছে আকলামুন এটা ব্রেক করা হয়েছে একদম ভেঙে ফেলা হয়েছে পুরো প্যাটার্নটাই ভেঙে ফেলা হয়েছে মাঝখানে আলিফ ঢুকানো হয়েছে শুরুতে হামজা আনা হয়েছে ঠিক আছে জবরজেট পেশে পরিবর্তন করা হয়েছে এই জন্য এটা হচ্ছে ব্রোকেন তো আমরা এখানে এই ব্রোকেনের কথা বাদ আপাতত আমরা এখানে শিখছি হচ্ছে কিভাবে নিয়মিত পুদুরাল বানাবো ঠিক আছে অর্থাৎ ওয়াউনুন ইয়ানুন যুক্ত করে শেষে যেই যেই পুদুরাল বানাবো সেটা হচ্ছে সেটাকে বলা হয় সাউন্ড পুদুরাল এখন কি প্লুরাল বলা হয় এসব আমাদের দরকার নেই আপাতত আপনারা জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এখন থেকে কোরআন পড়ার সময় সুরা পড়ার সময় যখন আপনি দেখবেন যে কোনো শব্দের শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন আছে তাহলে আপনি বুঝবেন ও এটা হচ্ছে বহু বচন অর্থ বুঝেন না বুঝেন সেটা পরের কথা ঠিক আছে যখন এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে যখনই আমরা শব্দের শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন দেখতে পাচ্ছি মনে করতে হবে ও এটা তো প্লুরাল যুক্ত হয়েছে অথবা ইয়ান যুক্ত হয়েছে ঠিক আছে ওকে তারপর এখানে দেখুন একটু আমরা দুইটা জিনিস একটু অ্যাড করব এখানে আমরা এখানে মাত্র এই শব্দগুলো শিখলাম যে এই শব্দগুলো আমরা অলরেডি জানি শিখি নাই কিন্তু এগুলো কিন্তু শেখার বিষয় না কারণ এগুলো কাফের মুশ্রিকে সবকিছু আমরা জানি একটা জিনিসই শিখেছি সেটা হচ্ছে এই শব্দের শুরুতে শেষে যদি ওয়াউনুন অথবা ইয়ানুন থাকে তাহলে সেটা পুদুরাল হয়ে যায় একজন মুসলিম অনেক মুসলমান একজন মুমিন অনেক মুমিন একজন আলিম অনেক আলিম ব্যাস এটুকু হচ্ছে শিখলাম আর এর আগে আমরা গত ক্লাসে শিখেছি হচ্ছে হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু হিয়া এগুলোর অর্থ শিখেছি এই দুইটাকে এখন আমি অ্যাড করব যদি আপনি বলতে চান যে হুয়া মানে সে আর মুসলিম মানে হচ্ছে একজন মুসলিম এখন আপনি যদি বলতে চান সে একজন মুসলিম তাহলে কিভাবে বলবেন এই যে আমরা আস্তে আস্তে শব্দ থেকে সেন্টেন্সে যাচ্ছি হ্যাঁ এই জিনিসগুলো ভালো করে খেয়াল করতে হবে তাহলে দেখুন যদি আপনি বলতে চান যে সে একজন মুসলিম তাহলে হুয়া মুসলিমন দিবেন ব্যাস তুমি একজন মুসলিম আনতা মুসলিমন আমি একজন মুসলিম আনা মুসলিমন এখানে আপনাদের যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস দেওয়া দিয়ে দেওয়া হয়েছে একটু খেয়াল করুন হুয়া মুসলিমন হি ইজ আ মুসলিম সে একজন মুসলমান কিন্তু আপনি যদি বলতে চান যে হুম মানে তারা তখন কিন্তু আপনার এই যে ওয়াউন নিয়ে আসতে হবে হুম মুসলিম তারা মুসলমান আন্তা মুসলিমুন তুমি একজন মুসলিম আংতুম মুসলিমুনা তোমরা মুসলমান আনা মুসলিমুন আমি একজন মুসলিম নাহনু মুসলিমুনা আমরা মুসলমান ঠিক আছে সেমনি ভাবে হুয়া মুমিনুন সে একজন মুমিন হুম মুমিনুনা তারা সকল মুমিন আংতা মুমিনুন তুমি একজন মুমিন আংতু মুমিনুনা তারা সকল মুমিন অথবা তারা মুমিন আনা মুমিন আমি একজন মুমিন নাহনু মমিনুনা আমরা মুমিন হুয়া আলিমুন সে একজন আলিম হুমা আলিমুনা তারা আলিম আংতা আলিমুন তুমি একজন আলিম আংতুমা আলিমুনা তোমরা আলিম আনা আলিমুন আমি আলিম নাহনু আলিমুনা আমরা আলিম ঠিক আছে একটা জিনিস এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ যদি আসে তাহলে শব্দের শেষে তা যুক্ত হয় নর্মালি হ্যাঁ আপনারা দেখবেন যে মহিলাদের অধিকাংশ শব্দের শেষে হচ্ছে তা ধরেন এটাকে আমরা বলি মুসলিমা মুসলিম মানে একজন মুসলিম এটা পুরুষ বোঝাই যদি আপনি বলতে চান আপনার কি বলে মহিলা মুসলিম তাহলে এটা মুসলিমা মানে এই তাটা তো আমরা সাকিন করলে হা হয়ে যায় মূলত মুসলিমাতুন এটারে আমরা বলি মুসলিমা কোরআনের তাজবিদের নিয়ম অনুযায়ী লাস্টের লাস্টের তাটা হা হয়ে যায় মৌমিনা এটাকে আমরা বলি বাংলায় মহিলা কোনো আলেম হইলে আমরা বলি আলেমা খুব ভালো আলেমা আলেমা মানে হচ্ছে এই যে আলিমাতুন আলিমা আমরা বলি আইসা আয়েশা মানুষের নাম রাখে প্রফেসর আল্লাহ ইসলামের স্ত্রীর নাম ছিল উমুল তাহলে আইসা তু মূলত হ্যাঁ লাস্টে তা আছে কিন্তু আমরা ওই তাটাকে হা বানাই দিই আইসা খাদিজা ঠিক আছে খাদিজা খাদিজা শুধু খাদিজা লিখি তো মহিলাদের দেখবেন অধিকাংশ সালমা ঠিক আছে এমনি ভাবে মানে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন অধিকাংশ মুসলমান মানে মহিলাদের নামের লাস্টে এই যে আকার থাকে এটা মূলত এই এইভাবে লাস্টে তা থাকে এই তাটা হচ্ছে হা হয়ে যায় ঠিক আছে আপনি হালিমা তারপরে হচ্ছে যা কিছুই দেখেন না কেন এখানে ঠিক আছে তাহলে দেখবেন অধিকাংশ নাম এগুলো লাস্টে হাটা তাটা হা হয়ে গিয়েছে হ্যাঁ ওকে এখন এটা একটু মানে আমাদের ফিফটি পার্সেন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে খুব বেশি প্র্যাকটিসের বিষয় হ্যাঁ এখানে যতটা শোনার বিষয় বোঝার বিষয় তার থেকে প্র্যাকটিস করে করে সেটা আয়ত্ত করার বিষয় তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এটা দুই মিনিট সবাইকে টাইম দিব এই লাইনটা পড়ার জন্য একটু সবাইকে হুয়া মুসলিমুন হুম মুসলিমুনা আংতা মুসলিমুন আংতুম মুসলিমুনা আনা মুসলিমুন নাহনা মুসলিমুনা হিয়া মুসলিমাতুন এখানে ভাইরা যারা আছেন সবাই আনমিউট করতে হবে মাইক অন করে পড়তে হবে আর বোনেরা আপনারা ইয়া করতে পারেন মিউট রেখে তারপরে নিজেরা নিজেরা পড়তে পারেন জোরে শব্দ করে পড়বেন নিজেরা পড়বেন কিন্তু ভাইরা যারা আছেন আপনারা কাইন্ডলি আনমিউট করেন আনমিউট করে জোরে জোরে পড়েন এটা শব্দ করে পড়তে হবে ভাইরা যারা আছেন সবাই আনমিউট করেন শব্দ শোনা যাচ্ছে না কারোই হুয়া মুসলিমুন হুম মুসলিমুনা আংতা মুসলিমুন আংতুম মুসলিমুনা আনা মুসলিমুন নাহনু মুসলিমুনা হিয়া মুসলিমাতুন এটা একটু পরে পরে মুখের জড়তা দূর করতে হবে হ্যাঁ স্যার জি এই যে মুসলিমুনা আর মুসলিমিন আর মধ্যে পার্থক্য হ্যাঁ বলেছি যে এই পার্থক্যটা এখন না এটা পরে ওটা ওটা ওটা পরে জানবো এখন না আচ্ছা মাইক অন আচ্ছা, না করলে নিজেরা পড়তে হবে নিজেরা পড়েন নিজেরা পড়েন এটা দু মিনিট পড়েন সবাই المسلمون نحن مسلمون النفاق المصاب والمؤمن المؤمن هي مسلمة المهمة في المسلمة والسابق الطابق ومؤمن شعبان باش نقول باش مسلمون نقول باش نقول ومؤمنون هم مؤمنون هم مؤمنون عاشق المؤمن المطمئن مسلمون مسلمون نحن نعلم হিয়া মুসলিম একজন মহিলা মুসলিম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনারা একটু যেটা বললাম একটু অ্যাক্টিভ হতে হবে হ্যাঁ এটা মানে ক্লাস টাইমটাই অন্য কোনো ব্যস্ততা বা অন্য কোনো ঝামেলা ওগুলো একটু দূরে রাখবেন ক্লাস টাইমটাই যেন আমরা সবাই একদম অ্যাটেন্টিভলি ক্লাস করতে পারি সেভাবে একটু চেষ্টা করবেন সবাই আচ্ছা এইখানে আমরা নেক্সটে যাই এখানে দেখুন আজকে আমরা কিন্তু মূল পড়া এখনো যাই নাই এই বিষয়গুলো কিন্তু মানে পার্শ্ববর্তী চরিত্রের ইনফরমেশন গুলো আর কি যদি আমরা দেখি হ্যাঁ জাস্ট যে কিছু শব্দ আমরা জানি অলরেডি সেগুলোকে কিভাবে আরবিতে জমা হয় সেটা একটু বলা হলো মানে বহু বচন হয় বহু বচনটা চিনবো কিভাবে এটা একটু বলা হলো আপনাদেরকে এই হচ্ছে বিষয় আর এই হুয়া হুমা হুম এগুলো আপনারা অলরেডি পড়েছেন গত ক্লাস আজকের মূল পড়ায় যাই আজকের মূল পড়ার মধ্যে কিছু প্রিপোজিশন যেটাকে আমরা হরফ বলি আরবিতে ঠিক আছে তো কিছু প্রিপোজিশন এখানে দেয়া আছে সবাই একটু দেখেন খুব ইম্পর্টেন্ট এবং অধিক ব্যবহৃত ঠিক আছে ধরুন এই প্রত্যেকটাই শত শত বার ইউজ হয়েছে কোরআনে মিন কোরআনে সম্ভবত তিন হাজার বারের বেশি ব্যবহৃত হয়েছে এই মিন শব্দটাই ঠিক আছে তার মানে হচ্ছে কত বেশি বার ব্যবহৃত হয়েছে তো এই জন্য এই প্রিপোজিশন গুলোর ব্যবহার আমরা দেখবো এখন একটু তো এইটা আপনারা একটু কাইন্ডলি সবাই এটা একটু পড়ুন মিন অর্থ থেকে ফ্রম ইলা দিকে প্রতি আলা মানে উপর ফি মধ্যে লি অথবা লা মানে জন্য ঠিক আছে আর বি মানে দ্বারা সহ আর তারপর হচ্ছে আন অর্থ ব্যাপারে বা সম্পর্কে মা মানে সাথে ঠিক আছে মা অর্থ সাথে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা প্রিপোজিশন দেয়া আছে এই প্রিপোজিশন গুলো খুব বেশি ব্যবহৃত হয় কোরআনে খুব বেশি ব্যবহৃত হয়েছে এগুলো একটু আমরা কয়েকবার রিভাইজ দিই জাস্ট আরবি গুলো একটু দেখুন বাকি মেমোরাইজ করতে যারা নতুন দেখছেন অথবা অর্থ একদমই জানেন না একটু সময় লাগবে হ্যাঁ আমরা তো ক্লাস টাইমে সবকিছু মুখস্থ করে ফেলতে পারবো না আপনার ক্লাসের বাইরে একটু সময় দিতে হবে তো আমি জাস্ট ক্লাসের মধ্যে আপনাদের পড়াটা বুঝিয়ে দিব যে কিভাবে প্র্যাকটিস করবেন এবং এটা কিভাবে হয়েছে ঠিক আছে বাকি ক্লাসের বাইরে আপনারা একটু ট্রাই করবেন প্রত্যেক দিন যেন অ্যাটলিস্ট আধা ঘন্টা করে আপনারা যেন প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন যে এটা ইনশাল্লাহ খুবই কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তাহলে দেখুন মিন মিন ইলা আলা ফি লি বি আন মা এই ধরনের শব্দ আমরা প্রত্যেকটা সুরার মধ্যে প্রত্যেকটা পেইজে এমনকি হয়তো খুঁজলে আপনি প্রত্যেকটা লাইনের মধ্যে এগুলার কোনো একটা পাবেনই পাবেন ঠিক আছে কোরআনের তো মিন মানে থেকে ফ্রম ইলা টু আলা ওয়ান ফি ইন লি লা ফর বি মানে উইথ বাই আন অ্যাবাউট মা উইথ সো এগুলো হচ্ছে প্রিপোজিশন খুবই বেসিক এখানে কিছু উদাহরণ দেওয়া আছে একটু দেখুন মিনাল নাতি ওয়ান্নাস নাসের মধ্যে আমরা দেখি মিনাল নাতি ওয়ান্নাস মিন মানে থেকে জিন্নাত মানে হচ্ছে জিন জাতি আর নাস মানে মানব জাতি তাহলে মিনাল নাতি ওয়ান্নাস জিন ও মানুষ মানুষদের থেকে জিন জাতি ও মানব জাতি থেকে ইলা মানে দিকে প্রতি তাহলে ইলা সামাই আকাশের দিকে আসামা মানে হচ্ছে আকাশ তাহলে ইলা সামাই আকাশের দিকে আকাশের প্রতি আলা সিরত মুস্তাকিম সিরত শব্দের অর্থ হচ্ছে আপনার পথ আর মুস্তাকিম মানে হচ্ছে সরল সঠিক ঠিক আছে তাহলে আলা সিরত মুস্তাকিম মানে হচ্ছে সরল সঠিক পথের উপর ইহিদিনা সিরত মুস্তাকিম বলি না আমরা মানে হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান প্রদর্শন করুন এখানে আলা সিরত ইম মুস্তাকিম মানে সরল সঠিক পথের উপর আলা মানে উপর এই আলাটাই হচ্ছে মূল উদ্দেশ্য এখানে বোঝার ফি মানে মধ্যে ফি সুদুর ইন্নাস মানুষের অন্তরের মধ্যে আর নাস মানে মানুষ সুদূর মানে হচ্ছে সদর থেকে আসছে সদরুন মানে হচ্ছে বুক বক্ষ সুদূর এটা হচ্ছে বহুবচন সদরের তাহলে ফি সুদুর ইন্নাস মানে নাস মানে হচ্ছে মানুষের অন্তরের মধ্যে মানুষের হৃদয়ে মানুষের হৃদয়ের মধ্যে ফি মানে মধ্যে ঠিক আছে হুদাল্লিল মুত্তাকিন এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ হুদান মানে হচ্ছে হেদায়েত লি মানে জন্য মুত্তাকিন এই দেখুন ইয়ানুন আসছে তার মানে হচ্ছে মুত্তাকির বহু বচন আমরা বলি না সে খুব মুত্তাকি পরহেজগার মানুষ মুত্তাকি মানে হচ্ছে কে যে আল্লাহকে ভয় করে চলে যে তাকে অবলম্বন করে চলে সে হচ্ছে মুত্তাকি আর মুত্তাকির শেষে ইয়ানুন যুক্ত হয়েছে মানে হচ্ছে পুদুরাল এটা বহু বচন তাহলে সকল মুত্তাকি তাই না তো সকল মুত্তাকির জন্য কি হুদান এই কোরআনটা হেদায়ত স্বরূপ এই লি মানে জন্য বিসমিল্লা আল্লাহর নামের দ্বারা বিসমিল্লা আল্লাহর নামের দ্বারা তাহলে বি মানে দ্বারা ইসিম মানে নাম আল্লাহ মানে আল্লাহ তাহলে আল্লাহর নামের দ্বারা হুম আং সলাতি হিমসা হুন হুম মানে তারা আন মানে ব্যাপারে কিসের ব্যাপারে সলাতিহিম তাদের সালাতের ব্যাপারে সাহুন মানে হচ্ছে উদাসীন দেখুন এই যে ওয়ানুন আসছে তার মানে এটা পুলুরাল এই হুম আসছে তো এই কারণে পুলুরাল হুম মুসলিমও না তারা মুসলমান তা হুম সাহুনা মানে হচ্ছে তারা উদাসীন কিসের ব্যাপারে উদাসীন আন সলাতিহিম তাদের সালাতের ব্যাপারে তাদের নামাজের ব্যাপারে তাহলে হুম আং সলাতিহিম সাহুন যারা তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন মা সবিরিন ধৈর্যশীলদের সাথে সবির দেখুন সবর থেকে সবর মানে ধৈর্য তো আমরা জানি সবাই সবর শব্দের অর্থ ধৈর্য সবির মানে হচ্ছে যে ধৈর্যশীল আর ইয়ানুন যুক্ত হয়েছে তার মানে হচ্ছে শেষে ধৈর্যশীলদেরকে আল্লাহ বলছেন একজনদের একজনকে না ঠিক আছে মা মানে সাথে তাহলে মা সবিরিন ধৈর্যশীলদের সাথে ইন্নাল্লাহ মা সবিরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এটা কিছু উদাহরণ এগুলো আপনারা একটু কাইন্ডলি এই এই শব্দগুলো মুখস্থ করে নেবেন প্রিপোজিশন গুলো এগুলো মেমোরাইজ না করলে আমরা এগোতেই পারবো না মানে আমরা মূল গ্রামারে যাওয়ার আগে মানে কিছু নিয়ম কানুন শেখার আগে কিছু শব্দ তো আমাদের জানা থাকতে হবে আদারওয়াইজ আমরা তো কোনো এক্সাম্পলও দিতে পারবো না কিছু বুঝবোই না এই জন্য এই এই একটা প্রথম এবং দ্বিতীয় সেশনের মধ্যে যে শব্দগুলো আছে এবং তৃতীয় সেশনের মধ্যে যে শব্দগুলো থাকবে এগুলো খুব ভালো করে মুখস্থ করে ফেলতে হবে আমাদের সবার আচ্ছা এখানে একটা জিনিস বলি সেটা হচ্ছে নেক্সট আলোচনা হচ্ছে কি বিষয়ে আপনার প্রোনাউন্সের বিষয়ে অর্থাৎ সর্বনাম দমির এর আগে আমরা পড়েছি যে সে তার কারো কিছু বলতে হলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন আমি জিজ্ঞেস করব আমার কথা শেষ হলে হ্যান্ড রেজ করে রাখতে পারেন হ্যান্ড রেজ করার অপশন আছে জুম এর মধ্যে ওখানে পাশে অপশনে ক্লিক করেন দেখবেন ওখানে হ্যান্ড এর অপশন আছে আচ্ছা জি আপনি বলুন কি জিজ্ঞাসা আমি বলছিলাম যে আরবি নিয়ে আমার কোনো ধারণা নাই তো হঠাৎ করে অনেকগুলো পড়া আসলে মাথায় আর কি আসছে না। একটু যদি দুই তিনটা ক্লাস যদি একটু কম, কম করে পড়ানো হতো তাহলে হয়তো আমার জন্য আরকি ভালো হতো। আমি তাহলে একটু ইজি করে বুঝতে পারতাম সবকিছু। আচ্ছা, আচ্ছা। কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই আপনার আপনি কি প্রথম ক্লাসটায় ছিলেন নাকি? জি, প্রথম ক্লাসে ছিলাম। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা। আমার আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আহ এখানে আমরা ঠিক আছে আমার অনেকের কাছে একদম নতুন অনেকের কাছে হচ্ছে একটু একটু হচ্ছে আপনার একদম যারা নতুন অনেকের কাছে হয়তো আগে করেছেন তাদের কাছে খুব ইজি লাগতেছে অথবা এগুলোর সাথে পরিচিত খুব বেশি তো আমরা সবার প্রতি লক্ষ্য করে এগোবো ইনশাল্লাহ আমার কোনো সমস্যা নাই আপনারা যতটুকু পড়া অনুধাবন করতে পারবেন বুঝতে পারবেন ততটুকুই দিব এর বেশি না খুব বেশি দিয়ে যে আমাদের দ্রুত ক্লাস শেষ করতে হবে এটা কোনো বিষয় না মূলত সবাই শিখতে পারছে কিনা বুঝতে পারছে কিনা সেটা ইম্পর্টেন্ট তাহলে আমরা সামনে আর এগোবো না তাহলে আজকে কোনো সমস্যা নেই আমরা এই পর্যন্তই থাকবো আজকে এই এই লেকচার শিটের এই সামনে আমরা যেটা পড়তে যাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাটাস প্রোনাউন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন এইটা একটু জটিলও বটে তো যার কারণে এটা একটু তাহলে আমরা এটা রাখবো ইনশাল্লাহ এটা নেক্সটে পড়বো কোনো সমস্যা নেই আমি তাহলে যেটা করি আমাদের অবশিষ্ট যে সময়টুকু আছে আমি আপনাদের আবার রিপিট করি আজকে যে পড়াগুলো হলো হ্যাঁ সেটা খুব ভালো হবে আমার মনে হয় সবার জন্য দেখুন প্রথম ক্লাসে যা কিছু আছে পড়ার এটা এখানে আছে অলরেডি তার মানে আমাদের প্রথম সেশনের যে সেশনটাই লাগছে না এখানে শুধুমাত্র যে প্রথমে হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসে যা আলোচনা করা হয়েছিল সেই বিষয়গুলো এখানে আছে ওটা আপাতত না আনলেও হচ্ছে আমাদের এইখানে দেখুন আমরা শুরু করেছি সর্বনাম দিয়ে সর্বনাম কি নামের পরিবর্তে যে জিনিসগুলো দিয়ে ব্যবহার হয় সেটাই সর্বনাম নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই প্রোনাউন অর্থাৎ আমি বললাম যে আহ আবদুল্লাহ আমার ভাই সে খুব ভালো স্টুডেন্ট সে তার পরীক্ষায় এক মানে ক্লাসের মধ্যে এক নাম্বার হয়েছে সে আগামীকাল বাড়িতে যাবে ইত্যাদি ইত্যাদি প্রথমে আমি বলেছি যে আবদুল্লাহ এবং তারপরে আর আমি বলছি না আবদুল্লাহ আমি এটাও বলতে পারতাম যে আবদুল্লাহ আমার ভাই আবদুল্লাহ গতকাল আমাদের বাসায় এসেছে আবদুল্লাহ এখন আবার চলে যাবে আবদুল্লাহ খুব ভালো স্টুডেন্ট আবদুল্লাহ হচ্ছে এই এতবার আবদুল্লাহ বললে এটা শ্রুতিকটু এটা দর্শনীয় ভাষার মধ্যে তো যার কারণে কি করা হচ্ছে ওই নামটা স্কিপ করা হচ্ছে ওই নামটা বাদ দেওয়া হচ্ছে নামের বদলে অন্য একটা শব্দ আনা হচ্ছে সেটাকে আমরা বলতেছি প্রোনাউন মানে নাউনের প্রো এটা নাউনের স্থলাভিষিক্ত ঠিক আছে এটা নামের পরিবর্তে ইউজ হচ্ছে জন্য আমরা এটাকে বলতেছি সর্বনাম তাহলে আবদুল্লাহ বাদ এখন সে একবারই আবদুল্লাহ ইউজ হবে যে আবদুল্লাহ আমার ভাই সে খুব ভালো সে একজন ভালো স্টুডেন্ট এখন আপনি যতবার সে ব্যবহার করেন এটা কোনো সমস্যা না এটা কোনো দর্শনীয় না সর্বনাম বার ব্যবহার করা যায় কিন্তু নাম আপনি বারবার ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তো এরকম আপনি হুমটা দেখেন সব প্রত্যেকটা জিনিস এরকম ঠিক আছে আপনি আমরা এই যে সর্বনাম যেগুলো সে তারা তুমি তোমরা আমি আমরা এগুলো নামের পরিবর্তে ইউজ করতেছি এখন যার যেই নামের পরিবর্তে ইউজ করতেছি সেই নামটা বা ওই মানুষটা পুরুষও হতে পারে মহিলা হতে পারে সেই মানুষটার মানে কাছে থাকতেও পারে তাকে আমি উদ্দেশ্য করে কথা বলতেও পারি নাও বলতে পারি তো এই এই বিভিন্ন বিবেচনায় সর্বনামগুলো বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায় ঠিক আছে এগুলো বিভিন্ন ভাগ আছে আমি গ্রামাটিক্যাল টার্মে যেতে চাচ্ছিলাম এই এই এটাকে বলা হয় থার্ড পার্সন এটাকে বলা হয় সেকেন্ড পার্সন এটাকে বলা হয় ফার্স্ট পার্সন ঠিক আছে আমরা বাংলা যদি দেখি এটাকে বলা হয় হচ্ছে আপনার কি বলে নাম পুরুষ এটাকে বলা হয় মধ্যম পুরুষ এটাকে বলা হয় উত্তম পুরুষ পুরুষ মানে বাংলা গ্রামারে আরবিতে যদি বলি তাহলে এটাকে বলা হচ্ছে গাইব এটাকে হাদির আর এটাকে মোতাকালিম তো আমি গ্রামার টার্মে গেলে মাথা আরো খারাপ হয়ে যাবে আপাতত এগুলো দরকার নেই সিম্পল <coughs> যেইটুকু মনে রাখতে হবে সেটা হচ্ছে হুয়া মানে সে হুম মানে তারা এটা প্রোনাউন না দমির এগুলো আমাদের কিচ্ছু জানার দরকার নেই এটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন কিচ্ছু জানার দরকার নেই আপনি শুধু জানবেন যে শের আরবি হচ্ছে হুয়া হুয়া মানে সে শের আরবি হুয়া ব্যাস এইটুক যদি মাথায় থাকে ব্যাস হলো আর কোরআন মাজিদের যত জায়গায় হুয়া ব্যবহার হয়েছে আপনি ধরবেন যে ও এটা হচ্ছে সে বা তিনি মানে কুল হুয়াল্লাহ হুয়া তার মানে এই হুয়া মানে হচ্ছে তিনি ঠিক আছে হুয়াল্লাহুল খালিকুল বারিউল আসমা আসমাউল হুসনা তাহলে হুয়া মানে তিনি এমনিভাবে কোরআনে যত জায়গায় হুয়া ব্যবহার হয়েছে সব জায়গায় তিনি সে তিনি সে এরকম কিছু একটাই হবে হি ঠিক আছে এটা মাথায় রাখতে হবে এইটুকু যদি বুঝতে পারেন ব্যাস আপনার কোনো গ্রামাটিক্যাল টার্ম আপনার জানার দরকার কোরআনে যত জায়গায় হুম ব্যবহার হয়েছে আপনি যখন কোরআন পড়তে যাবেন হুম শব্দ আসবে আপনি মনে করবেন ও তারা তারা হুম মানে দে তারা আংতা তুমি কোরআন যেখানে আংতা ব্যবহার হয়েছে ঠিক আছে তুমি আংতুম তোমরা আনা আমি নাহনু আমরা হিয়া মানে হচ্ছে সি মানে সে স্ত্রীবাচক এই হচ্ছে মূলত বিষয় তারপরে যেটা বলা হলো সেটা হচ্ছে যে আপনার এখানে কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা অলরেডি জানি কাফের মুশেক মুনাফিক আব তারপরে আবেদ ঠিক আছে মানে হচ্ছে ইবাদতকারী মুসলিম মুমিন আলেম সলে সৎকর্মশীল অধিক ব্যবহৃত কিছু শব্দ দেওয়া হলো এগুলো যেগুলো খুব বেশি ব্যবহার হয়েছে এবং একটা ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে লাস্টে তানবিন থাকলে আপনারা মনে করবেন যে এটা হচ্ছে এক বচন বহু কিভাবে বুঝবেন যদি শব্দের শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন থাকে তাহলে এটা পুলুরাল অনেক বোঝাবে মুসলিম একজন মুসলিম মুসলিমুনা অনেক মুসলিম শেষ মুসলিমিনা অনেক মুসলিম এখন মুসলিমিনা আর মুসলিমুনার মধ্যে পার্থক্য কি পার্থক্য আছে ওটা আমাদের আপাতত জানার কোনো দরকার নেই সামনে ইনশাল্লাহ এটা হায়ার লেভেলে তারপরে যেটা হলো এই যে দুই জিনিসটা শিখলাম দমির অর্থাৎ এই যে সর্বনামগুলো আর পাশাপাশি এই যে এই যে শব্দগুলো এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করলাম একটু যে হুয়া মুসলিমুন সে একজন মুসলমান হুম মুসলিমুনা তারা মুসলমান আংতা মুসলিমুন তুমি একজন মুসলিম আংতু মুসলিমুনা তোমরা মুসলিম আনা মুসলিম আমি একজন মুসলিম নাহনু মুসলিমুনা আমরা মুসলিম হিয়া মুসলিমাতুন বলা হয়েছে যে যদি স্থিরবাচক হয় তাহলে শব্দের শেষে একটা তা যুক্ত গোলতা হিয়া মুসলিমাতুন সে একজন মুসলিমা এই হচ্ছে বিষয় আরেকটা জিনিস গেল সেটা হচ্ছে কিছু প্রিপোজিশন মিন মানে কি ইলা মানে কি আলা ফি ইলি বি আন মা এইটুকু হচ্ছে পড়া হয়েছে এবং এটার উদাহরণ দেওয়া হয়েছে ঠিক আছে কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত আপনার যেহেতু মানে একটু দু একজনের হলেও যদি কঠিন লাগে আমি আজকে আর পড়াবো না নেক্সট ইনশাল্লাহ তাহলে সামনে পড়াবো প্রথম প্রথম যদি খুব বেশি ভয় পেয়ে যান তাহলে সামনে আর পড়তে ভালো লাগবে না আচ্ছা জি হাত তুলেছেন জি বলুন কি কোশ্চেন আমার হচ্ছে ইসাম কোয়েল হরফ এই তিনটার মানে এবং এগুলো কি ভবিষ্যৎ বর্তমান এগুলো বোঝাচ্ছে কিনা আমি এটা বুঝতে পারি না ওকে ইসেম ফেল হরফ ওকে ফেল আচ্ছা আমরা ইংলিশে পার্টস অফ স্পিচ পড়ি না পার্টস অফ স্পিচ মানে কি পার্টস অফ স্পিচ মানে হচ্ছে আমাদের স্পিচকে স্পিচ মানে হচ্ছে কথা মানে ওয়ার্ড এটা হচ্ছে স্পিচ স্পিচগুলোকে কত ভাগে ভাগ করা যায় কয়েকটা কত কত কি বলে এটাকে প্রকারে বিভক্ত করা যায় সেটা ঠিক আছে এইট ক্যাটাগরি আছে পার্টস অফ স্পিচের যেটা নাউন সেটা প্রোনাউন না যেটা প্রোনাউন সেটা অ্যাডজেক্টিভ না যেটা অ্যাডজেক্টিভ সেটা অ্যাডভার্ব না সব ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট তাহলে একটা মানুষ ইংলিশে যে কথাবার্তা বলে তার কথাগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে আটটা ভাগে ভাগ করতে পারবো ঠিক আছে তেমনি ভাবে বাংলা ভাষায় যদি আমরা দেখি তাহলে পাঁচ বাংলা গ্রামারের শব্দগুলোকে পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে আর এখানে আরবিতে ওয়ার্ডগুলোকে আরবিতে যত ওয়ার্ড আছে আইদার সেম অর ফেল অর হরফ ঠিক আছে এখন হোয়াট ইজ ইসেম ইসেম কাকে বলে কোন জিনিসটা ইসেম কোন ওয়ার্ড গুলো ইসেম কোন কালিমাগুলো ইসেম সেটা হচ্ছে বিষয় তাহলে ইসেম হচ্ছে ওগুলো যেই শব্দের মধ্যে কোনো সময় বা কাল পাওয়া যায় না বর্তমান ভবিষ্যৎ অতীত প্রেজেন্ট ফিউচার পাস্ট এগুলো কিছু নাই ঠিক আছে এবং এই শব্দটার অর্থটা স্পষ্ট মিনিংটা স্পষ্ট মিনিংটা clear the meaning of isim is clear and there is no involvement of time and tense in it এটা হচ্ছে ইসিম যেমন ফর এক্সাম্পল বুক বই বই যদি আমি বলি is there any invo- involvement of any kind of uh, tense past present Mm. future No. no no you cannot say that book is like present or past nothing কিন্তু যদি আমি বলি যে I came I read the book so the read the word read এটা পাস্টে হয়েছে বোঝা যাচ্ছে যদি আমি বলি যে আই উইল গো তাহলে উইল গো এটা ফিউচার বোঝা যাচ্ছে তো এখানে এখানে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যেই ওয়ার্ডের সাথে কোনো একটা টাইম ইনভলভ আছে সেটা হচ্ছে ওই ওয়ার্ডটাকে বলা হচ্ছে ফেল দ্যাট ওয়ার্ড ইজ কল্ড ফেল ঠিক আছে এই হচ্ছে ডিফারেন্স ইসেম e এবং ফেল এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটুকু যে ইসেম there is no time involvement ফেল হচ্ছে যে টাইমের ইনভলভমেন্ট আছে সেখানে either past or future or present আর হরফ বলা হয় জাস্ট প্রিপোজিশন গুলো হচ্ছে ফরম হরফ জাস্ট এটু এটুক ব্রেনে রাখলেই হবে সামনে সামনে যে যত আমরা পড়বো এই বিষয়গুলো আরো ক্লারিফাই হবে ইনশাল্লাহ ওকে আচ্ছা আর আর কার কোশ্চেন আছে এই বিষয়টা ইজ দিস আন্ডারস্টুড জি আলহামদুলিল্লাহ ওকে তারপরে আর আর কার কোশ্চেন আছে মারিয়াকে বলুন জি আসসালামু আলাইকুম আমি ওয়ালাইকুম আসসালাম মানে আমার হচ্ছে আরবি গুলো আমি মানে পুরোপুরি মানে চিনতে পারি না একটু কষ্ট হয় তো মানে সেক্ষেত্রে আমি কি করতে পারি যাতে আমি ক্লাসটা ভালো আপনি আপনার আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কায়দায় নুরানিয়ার ক্লাস হচ্ছে অথবা তাজবিদের যে ক্লাস হচ্ছে আপনি কাইন্ডলি ওইটা পার্টিসিপেট করেন হ্যাঁ আপনি যদি যেটা যেটা দেখে আপনি মানে কি বলে আরবি দেখে যদি আপনি পড়তে না পারেন বা কোরআন দেখে যদি পড়তে না পারেন তাহলে এটা ফিফটি পার্সেন্ট করা মুশকিল বুঝতে পেরেছেন হরফগুলো চিনতে হরকত চিনতে আপনি কোরআন পড়তে যদি সমস্যা হয় তাহলে আগে তাজবিদের ক্লাসটা করা উচিত আপনার ওকে আর আর কার কোনো বিষয় আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আচ্ছা ভাইয়া বলি। জি, বলুন। ভাইয়া আসলে আমি রিডিং পড়তে পারি কিন্তু যে হয় না অনেক সুন্দর করে যারা না, পড়ে হ্যাঁ, আপনার হ্যাঁ। এই সুন্দরটা আমার মধ্যে আর কি আসে না। তো এইরকম একটা এটা শেখার ইচ্ছা আছে। আর আরেকটা ইচ্ছা আছে যে আপনার কোরআন যেটা একেবারে অর্থ সহকারে খুব ভেঙে, ভেঙে পড়ে। আমি আমার কাছে যে কোরআন আছে যেটা অর্থ সহ সেটা কিন্তু মানে এক আজকে একটা লাইনে একরকম বলছে আর একটা লাইনে আরেক রকম আরেকটা রকম অর্থ বোঝাচ্ছে তো সেক্ষেত্রে তখন আমার আর কি গুলাই যায় কি বলতে যাচ্ছে মানে আচ্ছা। কোনোটার সাথে কোনোটা দেখা যায় যে মাঝে মাঝে মিল থাকে না তা আমি একেবারে খুবই গভীর থেকে একটা অর্থ সহ আমি কোরআনটা আর কি নিজের ভেতরে নিয়ে আসতে চাই সেটার জন্য কি করা যেতে পারে আচ্ছা প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে যে আপনি কোরআন সুন্দর করে পড়তে চাচ্ছেন সেটার জন্য এই বিষয়ের যে কোর্সগুলো আছে বা কোরআন তিলাওয়াত কারো কাছে শেখা যে ভালো তিলাওয়াত করতে পারে এমন একজন টিচার পার্সোনালি পড়া এটা আমার মনে হয় খুব হেল্পফুল হবে গ্রুপের মধ্যে পড়লে দেখা যাচ্ছে যে ওইভাবে হেল্পফুল হবে কিনা এটা আপনি পড়তে পারেন আপনি সুন্দর করতে যাচ্ছেন পড়াটা হ্যাঁ কোনো ভালো তিলাওয়াত করতে পারে এমন কোন টিচার যদি আপনি পান তাহলে এটাই করতে পারেন আপনি তার কাছে শিখতে পারেন একটু সময় এটা টিচার বলতে আসলে আমি তো আমি বাসা থেকে বের হই না বাইরে কারোর সাথে কি ছেলে ছেলেদের জন্য আর কি দেখা সাক্ষাৎ না করার জন্য বের হওয়াটা আর হয় না তো টিচার বাইরে যে পড়াটা আমার জন্য মনে হয় হয়ে উঠবে না তো আমি চাচ্ছিলাম যে অনলাইনে যদি জি জি অনলাইনেই হতে পারে অনেকে অনলাইনে পড়ান এরকম কাউকে যদি পাঞ্জে জাত লাও খুব ভালো তার কাছে আপনি শিখতে পারেন আচ্ছা আরেকটা বিষয় যেটা বললেন সেটা হচ্ছে কোরআন মিনিং বোঝা যেটা সেটা হচ্ছে প্রথমত দেখুন কোরআনের যত মিনিং কোরআনের কখনো আসলে সত্যিকার অর্থে মিনিং হয় না মানে কোরআনের আরবি এক একটা শব্দের নানানভাবে ব্যাখ্যা হয় এবং আমাদের যে আরবি অনুবাদ বা আরবি থেকে বাংলা বা ইংলিশ ট্রান্সলেশন যেগুলো অনুবাদ যেগুলো সেগুলো আসলে কোরআন যেটা বোঝাতে যাচ্ছে তার একটা ক্ষুদ্র প্রয়াস এটা কখনোই সম্ভব না এই জন্য আপনি যদি কোরআন জেনারেলি আল্লাহ কি বলছেন এটা বুঝতে চান তাহলে এটা আপনি শুধু মিনিং দিয়ে কখনোই হবে না আপনার যেটা করতে হবে সাথে একটা তাফসির রাখতে হবে ঠিক আছে তাফসিরটা কি বোঝাচ্ছে ওটা তাফসির মানে হচ্ছে ব্যাখ্যা সম্বলিত যেই অনুবাদটা হ্যাঁ টিকা আছে অথবা হচ্ছে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে ওখানে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ওখানে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আয়াতগুলো সেটা দেওয়া আছে তখন আপনি বিষয়টা বুঝতে পারবেন শুধু অনুবাদ দেখলে এটা মুশকিল হয়ে যায় আরেকটা হচ্ছে যে না আপনি জানছেন পড়তে চাচ্ছেন যে আপনি কোরআন বুঝে পড়া শিখতে চাচ্ছেন যে আমি আরবিটা জানবো তো সেটার জন্য আমাদের ফিফটি পার্সেন্ট ক্লাস ওইটাই মূলত সেই উদ্দেশ্যে এবং এর পাশাপাশি এরপরে আরো ধারাবাহিকভাবে কিছু কোর্স আছে সেগুলো যদি করা হয় তাহলে to some extent not fully but to some extent আপনি ইনশাল্লাহ ওই অবস্থাটা আয়ত্তে আনতে পারবেন আর কি ওই ওই অ্যাবিলিটিটা মানে আমি কালকে ওই আপনার এটা চেনেন কিনা নোমান নোমান আলী খান একজন আছেন জি আচ্ছা তো ওনার যে ব্যাপারটা আমি দেখলাম যে উনি খুব আরবি বুঝতো না উনি কোন ওস্তাদের কাছে দিয়ে পুরোটা আর কি শিখেছে জি তো মানে উনি আবার কি করে ওনাকে পড়াটা বুঝালো শিখাইলো আমি সেটাই আর কি মানে ওটার অ্যান্সারটা আমি পাচ্ছি না সেটা তো নোমান আলী খানকে জিজ্ঞেস করতে হবে <laughs> উনি কোন ওস্তাদের কাছে শিখেছে হ্যাঁ আমি সেই সেই রকম ভাবে আর কি শিখতে চাইছি উনি কিন্তু নোমান আলী খানের আলবাইনা ইনস্টিটিউট আছে আপনি ওইখানে যোগাযোগ করতে পারেন ওনাদের কোরআন কোরআনের উপর অনেক সুন্দর সুন্দর কোর্স আছে এবং কোরআন যেন মানুষ ভালোভাবে বুঝতে পারে সেই ব্যাপারে ওনারা অনেক কাজ করছে হ্যাঁ আপনি আলবাইন ইনস্টিটিউট লিখে সার্চ দিলে কিন্তু হ্যাঁ, ওটা আপনি কোনটা কোনটা বললেন ভাইয়া আলবাইনা ইনস্টিটিউট নোমান এখানে তো ওটা তো আপনার ওটা তো বাংলা না না বাংলা না ইংলিশ জি হ্যাঁ ইংলিশ আমাদের ভাষা একটু হলে বেশি ভালো হইতো বুঝতে দেখা যায় যে ইংলিশে সব অর্থ তো ধরা যায় না আপনি আপনি ঠিক আছে ম্যাম সময় তো অনেক চলে যাচ্ছে আপনি একটা কাজ করুন আপনি কোর্সটা কমপ্লিট করুন 50% হ্যাঁ এবং তারপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এগুলোর কিছু লেভেল আছে যেমন ফিফটি পার্সেন্টের পরে সেভেন্টি পার্সেন্ট কোর্স এগুলো সবকিছুই মূলত কোরআনকে বোঝার জন্যই তৈরি করা হয়েছে এইভাবে কোর্সগুলো ডিজাইন করা হ্যাঁ জি জি আচ্ছা একটা কোর্স করলে কিছুটা আইডিয়া হবে জি আলাইকুম আমি তাহলে কি আমরা এটা বলতে পারি যে ইসামা হচ্ছে যে আপনার নাউন এবং প্রোনাউন আর ফেল হচ্ছে যে আমরা এটাকে ভার্বের সাথে তুলনা করতে পারি বা ভার্ব বলতে পারি একদম শুনেন একটা ভাষা থেকে আরেকটা ভাষা সম্পূর্ণ মিলে না আমি ওই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। চাই নাই কিছু কারণ আছে আমি আপনাদের বলি প্রবলেম আছে কিছু সেই প্রবলেম হচ্ছে আহ যেমন ধরুন বাংলায় পাঁচটা ভাগ করা হয়েছে না বিশেষ ক্রিয়া এখানে তিনটা এখন আপনি কোনটার সাথে কোনটা মিলবেন তাহলে আমি আপনাকে একটা কথা বলি আপনি তাহলে আমাদেরকে আরবিটাই শেখান আমরা কনফিউজ হয়ে যাচ্ছি হ্যাঁ, হ্যাঁ। আপনি ইংলিশও বলছেন বাংলাও বলছেন আবার আরবি বলছেন আপনি জাস্ট আমাদেরকে আরবিটাই শেখান তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে যে আমরা একবারে শিখে গেলাম হ্যাঁ, মানে কনফিউজ হয়ে যাচ্ছে এগুলাতে ওকে ওকে ওকে না আমি কনফিউশন দূর করে দিচ্ছি জি জি যারা বাংলা অলরেডি জানেন গ্রামার অথবা ইংলিশ গ্রামার যারা জানেন আমি যদি ওই টার্ম গুলো বলে দেই তাহলে আপনার জন্য বুঝতে ইমাজিন করতে সুবিধা এই জন্য আমি বলি হ্যাঁ এখন হ্যাঁ, হ্যাঁ, ইংলিশ মানে মানে বাংলা বোথ ইউজ করে বললেই ভালো হ্যাঁ। আমাদের জন্য কারণ আপনার যে কনফিউশনটা আমি দূর করে দিচ্ছি একটু খেয়াল করুন একটু খেয়াল করুন এখানে খেয়াল করুন আমি বলছি আপনাকে যেমন ধরুন ইসিম ইসিম জিনিসটা অনেকে বাংলায় দেখবেন গ্রামারের বইতে লিখে বিশেষ্য আসলে কিন্তু ইসিম মানে তো বিশেষ্য না ইসিম মানে বিশেষ্য সহ আরো অনেক কিছু আছে যেমন বাংলায় যেটাকে আপনি বিশেষ্য বলছেন বিশেষণ বলছেন এবং সর্বনাম বলছেন এই তিনটাই ইসলাম বুঝতে পারছেন বিষয়টা জি জি বিশেষ্য বিশেষণ সর্বনাম তিনটাই ইসিম বলেন হ্যাঁ, হ্যাঁ। বলেছি হ্যাঁ। আমি বলেছি এটা বলেছি আচ্ছা, আচ্ছা। হচ্ছে অব্যয় ওকে এবার আসেন ক্রিয়া ক্রিয়াটা নিয়ে ঝামেলা ক্রিয়া হচ্ছে এখন আমি বুঝাই দিচ্ছি কোনটা ফেল কোনটা ইসেম ক্রিয়াকে আমি ফেল বলতে পারছি না কারণ হচ্ছে যেমন ধরুন খাওয়া এই শব্দটা কি বাংলা ক্রিয়া না কিন্তু এটা ইসেম কারণ এই খাওয়া শব্দের মধ্যে কোনো সময় নাই আচ্ছা আচ্ছা যখন আপনি বলবেন খেয়েছিলাম তখন সেটা ফেল হবে আরবিতে আচ্ছা আচ্ছা যখন এটা পাস্টে হবে অথবা প্রেজেন্টে হবে অথবা ফিউচারে হবে তখন খাওয়াটা হবে ফেল আদারওয়াইজ এই শুধু খাওয়াটা সেম কারণ এটার ভিতর কাল নাই বুঝতে পারছি তার মানে আমি বাংলা ফেল কি ক্রিয়া বলতে পারছি না আমি এটা বলেছিলাম আপনি যদি মনে করতে পারেন যে ফেল হচ্ছে কাল হয়তো আমি খেয়াল করি না আসলে হ্যাঁ হ্যাঁ ফেল হচ্ছে সময়যুক্ত ক্রিয়া কালযুক্ত ক্রিয়া কালযুক্ত ক্রিয়া বুঝতে আচ্ছা। পেরেছেন বিষয়টা জি জি জি thank you same thing same thing goes to English আপনি এখানে যদি ভাগ করেন তাহলে ইসিএম এর মধ্যে আপনি পাবেন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই সবগুলোই পাবেন নাউনে হুম তাহলে কিছু কিছু ক্ষেত্রে ভার্ব আসছে যেগুলোকে হ্যাঁ, হ্যাঁ। আমরা সময় আর কাল বাদ দিচ্ছি সেই ভার্গগুলোও হ্যাঁ। চলে আসছে শেপ ভাবগুলো যেমন শেপ ভাবগুলো চলে আসছে ইসলামের মধ্যে জি জি জি জি এখন <clears throat> বিষয়টা সেটা হচ্ছে আমরা আমরা আমাদের কিছু তো এপিস্টোমোলজি আছে ধরুন আমরা হিউম্যান সাইকোলজি যেভাবে কাজ করে আমাদের সেইভাবে এগোতে হবে ধরুন আমি যদি শুধু আপনাদের আরবি ইংরেজি বাদ বাংলা ইংরেজি বাদ দিয়ে শুধু ইসিম বলি তারপর আমি কিভাবে বোঝাবো আপনাকে না না এটা ঠিক আছে আপনার কথা মানে আপনার কনসেপ্ট ঠিক আছে বাট কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি আমরা একটু মানে মাইন্ড হ্যাঁ, একটু ইয়ে করছি তখন এই কনফিউশনের জন্যই তো আমি আছি আপনার কনফিউশন দিলাম মাত্র আপনি বলবেন আমার কনফিউশন আমি দূর করে দেব ইনশাআল্লাহ চেষ্টা করব জি থ্যাংক ইউ ঠিক আছে আর কারোর কোনো বিষয় ভাইয়া তাহলে ক্রিয়াটা কোনটা তাহলে যেহেতু এটা বলছেন ফেলটা ক্রিয়া না তাহলে না আমি এটা বলি নাই আমি আচ্ছা। বলেছি ক্রিয়া যেটা সেটা দুই ভাগে বিভক্ত যেই ক্রিয়ার সঙ্গে সময় নাই সেটা সেম যেই ক্রিয়ার সঙ্গে সময় আছে সেটা কাল ফেল যেমন ধরুন খেয়েছিলাম খেয়েছিলাম এটা একটা ক্রিয়া না জি এটার সাথে সময় আছে খেয়েছিলাম আছে কি সময় আছে বলুন তো অতীতকাল তাহলে এটা হচ্ছে ফেল আর খাওয়া এটা আচ্ছা। ক্রিয়া না খাওয়া ক্রিয়া জি ক্রিয়া আছে আছে সময় কোথায় আছে কি সময় আছে এর ভিতর খাওয়া না এখানে সময় নেই এটা আচ্ছা এটা ভার্ব আছে ভার্ব আছে মানে ভার্ব আছে কিন্তু সময় সিম্পল ভার্ব সময় নাই হ্যাঁ সময় নাই তো আচ্ছা। যেহেতু সময় নাই কোনো আচ্ছা, সময় অ্যাড করতে পারছেন এটাই সেম বুঝতে পারছেন আচ্ছা স্যার আরেকটা উদাহরণ দেন এরকম আরেকটা দেন খাওয়া ছাড়া যেমন ধরেন ঘুমানো আচ্ছা ঘুমানোটা এটার ভিতর কি কাল আছে কোনো সময় আছে আচ্ছা, তাহলে ঘুমিয়েছিলাম হলে হ্যাঁ ঘুমিয়েছিলাম ঘুমাচ্ছিলাম আচ্ছা। তার মানে স্যার ওই যে যেটা আমরা শিখেছি যে মেইন যেটা হ্যাঁ, তাহলে আমার ফেল হ্যাঁ, মেইন হ্যাঁ, একদম মেইন ফর্মটা হ্যাঁ ফর্ম যেটা সেটা ভাব না এখানে ফেল না হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দিবেন দিব তখন এটা ফেল হয়ে যাবে হ্যাঁ। আচ্ছা আরেকটা আমরা এই তাহলে আমাদের এই কি হবে মানে আমরা কি আপনারা যেটা এইখানে লিখিত কোনো প্র্যাকটিস না আপনারা যেটা করবেন আপাতত ওইভাবে এর সময় এখন আসে নাই আপাতত যে প্র্যাকটিস করবেন সেটা হচ্ছে এই শব্দগুলো মুখস্থ করবেন আর এই যে যেভাবে দেওয়া আছে ধরুন আপনি এই যে এইখানে যেভাবে প্যাটার্ন গুলো দেওয়া আছে না হুয়া মুসলিমুন হুম মুসলিমুনা এভাবে আপনি প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়লেন হুয়া মুমিনুন আচ্ছা। হুম মুমিনুনা ঠিক আছে আন্তা মুমিনুন মুমিনুনা অর্থ সহস এগুলো প্রত্যেকটা পড়ে পড়ে মুখের জড়তাটা দূর করলেন এইগুলো প্র্যাকটিস করবেন নেক্সট দুই একটা ক্লাসের পরে হচ্ছে মূল প্র্যাকটিসের জিনিস আসবে সেগুলো ইনশাল্লাহ আমি বলবো তখন আচ্ছা। চোদ্দটা সর্বনাম সম্পর্কে একটু বললে ভালো হতো আচ্ছা চোদ্দটা সর্বনাম বলি এখানে দেখুন চোদ্দটা শব্দের লিস্ট আছে হুয়া এটা হচ্ছে মেইল মানে পুরুষবাচক একজন যদি হয় সে ঠিক আছে ফুয়া মানে সে মানে হি একজন পুরুষবাচক হুমা মানে যদি মানে হচ্ছে তারা তারা মানে হচ্ছে দুজন ঠিক আছে আরবিতে একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে দ্বিবচন বহু বচনের আগে একটা জিনিস আছে যেটা দুইটা বোঝায় দ্বিবচন হুমা এটা হচ্ছে পুরুষ হুম মানে তারা তিন বা তিনের অধিক হিয়া মানে এই তিনটাই হচ্ছে পুরুষবাচক হিয়া মানে সে স্ত্রীবাচক একজন হুমা মানে তারা দুইজন স্ত্রীবাচক কন্যা মানে তারা তিন বা তিনের অধিক স্ত্রীবাচক এই তিনটা স্ত্রীবাচক ইমেল আংতা পুরুষবাচক আংতুমা দুইজন পুরুষবাচক তারা মানে তুমি তোমরা আর কি আংতুম তোমরা তিন বা তিনের অধিক তিনটাই মেইল আর এই তিনটা হচ্ছে ফিমেল সেম থিং আংতি তুমি আং তোমা তোমরা দুইজন আং তুন্না তোমরা সকল বা তিন বা তিন আনা মেল ফিমেল এটা সেম আমি নাহনু মেল ফিমেল আমরা এই হচ্ছে ওকে হ্যাঁ। ঠিক আছে তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে এ পর্যন্তই থাক আপনারা আমি স্যার আমরা সামার ক্লাসে এই 14টা নিয়ে আরেকটু আলোচনা করব তাহলে আমাদের একটু ক্লিয়ার হবে ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে জি জি আসসালামু আলাইকুম স্যার এই পড়াটা কোথায় আছে মানে বইয়ের কত নাম্বার পেজে বই ধরা দরকার নাই বই কে ধরতে বলছে এখন কোনো বই পড়ার দরকার নাই আমি যেটা এই যে লেকচার শিটটা দিয়ে দিব এটা পড়বেন বই এখন ধরেন না বই আমি বলবো যে এই সময় বই ধরেন অথবা কি বই লাগবে বলবো আমি কাউকে বলি নাই যে বই লাগবে বা বই পড়তে হবে বুঝতে পারছেন এই কি স্যার রেকর্ডড থাকবে এই ক্লাসটা হুবহু আমাদের এই ক্লাসে রেকর্ড হচ্ছে না বিষয় যেটা দেখুন আমাদের তো নিয়মিত ক্লাস চলে তো প্রত্যেকটা কোর্স রেকর্ড করে প্রত্যেকটা আপলোড করা এটা একই জিনিস বারবার হয়ে যায় হ্যাঁ আমাদের একটা রেকর্ডের ক্লাস আছে ওইটা আপনাদের লিংক দিয়ে দিব এই সেম জিনিস হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ উস্তাদ যদি এই ক্লাসের রেকর্ডিংটা থাকতো কারণ এক একটা ব্যাচের তো কোশ্চেন প্যাটার্ন স্টুডেন্টদের এক এক রকম হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আমাদের আমাদের শুনেন আমি বলি ক্লিয়ার হয় বেসিক কিছু পড়ার বিষয় থাকে আর কিছু কোশ্চেন থাকে যেটা হচ্ছে ধরেন একটা জিনিস বুঝে নাই অথবা হচ্ছে পার্শ্ববর্তী কিছু বিষয় যেমন আজকে অনেক কোশ্চেন হয়েছে এগুলো কোনোটাই মূল পড়া না মূল যে পড়াটা ওইটার ওইটা রেকর্ডিংটা পেলেই হয়েছে হ্যাঁ আর এটা খুবই একটা ঝামেলার বিষয় আমাদের জন্য আমাদের অলরেডি আগে থেকে বলাই আছে যে রেকর্ডিং থাকবে ওই আগেরটা এটা নতুন ভাবে দেওয়া সম্ভব না প্রত্যেকটা কোর্সে প্রত্যেকটা ক্লাস প্রত্যেক নিয়ত আপলোড দেওয়া এটা একটা সমস্যাপূর্ণ কাজ তো এটা জি আমি আমি একটু বলে আমি একটু স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশট গুলো নিয়ে প্রিন্ট করে নিচ্ছি যাতে আপনার পড়াটা আমি আপনার আপনার স্ক্রিনশট নিতে হবে না আপনি গ্রুপে আছেন না এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব গ্রুপে আচ্ছা তাহলে তো কোনো সমস্যা নাই পিডিএফ ফাইলটা দেখলেই তো আমাদের আসলে পড়াটা হয়ে যাবে ওকে ঠিক আছে সেক্ষেত্রে রেকর্ডেড হলে আরো ঝামেলা কারণ রেকর্ডেডটা দেখলে ফাইল দেখলে ঠিক আছে কিন্তু রেকর্ডেড যদি দেখি তো আমাদের পড়ার সাথে যদি না মেলে তখন আবার কনফিউজিং শুরু হয়ে আচ্ছা ওটা আপনাদের বিষয় যদি কারো লাগে দেখে নিবেন রেকর্ডটা আসলে কিসের জন্য আমি বলি আপনাদেরকে আপনি যখন রেকর্ডের উপর নির্ভরশীল হয়ে যাবেন তখন কিন্তু আপনার মেইন ক্লাসে আর ফোকাস থাকবে না এটা সিরিয়াসলি এটা মানুষের সাইকোলজি জি জি হ্যাঁ এটাই এটাই বিষয় এইজন্য পিডিএফটা জরুরি আমি আমরা যেটা করছি সেটা হচ্ছে ধরুন একজন হঠাৎ কোনো ব্যস্ততার কারণে ক্লাসে জয়েন করতে পারলো না তাহলে সে ওই ক্লাসটা দেখে নিবে তার জন্য হ্যাঁ, মানে আমি তো লিখেই ফেলছি ওকে তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ক্লাস আবার দেখা হবে আল্লাহ